তো ভিউয়ার্স এবার আসি সাবস্ক্রাইব কীভাবে নিব যে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা ভিউজ কীভাবে নিতে পারি ওয়াচ টাইম কীভাবে নিতে পারি এবার আসি সাবস্ক্রাইব কীভাবে নিব আপনাকে সাবস্ক্রাইব নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি এইভাবে ভিউজ ভিউজ নেন ভিউসে কোনো সাবস্ক্রাইব আসবে না আপনি যদি এভাবে ওয়াচ টাইম নেন দেখা যাচ্ছে আপনি সারাদিনে যদি একশো ঘন্টা ওয়াচ টাইম নেন সেক্ষেত্রে ইউটিউব কি করবে ইউটিউব তো বুঝতে পারবে না যে আপনি একটি ডিভাইসে করতেছেন যেহেতু আপনি ভিপিএন ব্যবহার করতেছেন তো ইউটিউব যখন দেখবে যে আপনার একটি ভিডিওতে একদিনে একশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তো সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটি র্যাঙ্কে দিয়ে দেবে এবং সে নিজে থেকে আপনাকে ওয়াচ টাইম বাড়িয়ে দিবে আর যখন একটা ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে তখন সাবস্ক্রাইব কিন্তু এমনিতেই বেড়ে যাবে তো এবার আমি আপনাদের একটি টিপস দেখে দিচ্ছি যে আপনারা যেভাবে কাজ করবেন দেখেন আমাদের সবারই পাঁচটা দশটা ফ্রেন্ড থাকে তো আপনারও নিশ্চয় রয়েছে তো যখন আপনি আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিবেন আপনি আপনার চ্যানেলে যখন কোনো ভিডিও আপলোড দিবেন তখন ঠিক পাঁচটা কি দশটা ফ্রেন্ডকে বলবেন যে আমি এই মাত্র ভিডিওটি আপলোড দিব হচ্ছে তোরা এই ভিডিওটি সম্পূর্ণ করে দেখবি কারণ একটি ভিডিও আপলোড দেওয়ার এক ঘন্টার মধ্যে যদি আপনার দশটা ভিউজ হয় বা দশটা ফুল ওয়াচ টাইম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্টই থাকে তো এটা অবশ্যই করবেন যখন ভিডিওটি আপলোড দেবেন তখন আপনার লিঙ্কটা শেয়ার করবেন তখন বলবেন তারা যেন ওয়াচ টাইমটা ফিল আপ করে তারা যেন ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত দেখে এবং প্রতিটা ভিডিওর থামনেল এমনভাবে তৈরি করবেন যেন কেউ আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেই তো সেক্ষেত্রে আপনার খুব বেশি দিন সময় লাগবে না আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব ফিল আপ হয়ে যাবে তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাদের যে সেটিং সেটিংগুলো দেখিয়ে দিছি এটা আপনারা ফোনে করতে পারবেন এবং আসি কম্পিউটারের বিষয়টা বা যারা ফোনে আছে তারা ডেস্কটপ সাইট করতে পারে না তো আপনারা কম্পিউটারের জন্য সব কিছু সেম থাকবে কোনো আলাদা কিছু নেই শুধু একটি কাজ করতে হবে তারা যারা মনে করেন যে ফোনে করবেন প্লাস কম্পিউটারে করবেন তো তারা শুধু একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখে সার্চ করবেন ব্লু স্ট্যাক এটা কিন্তু কম্পিউটার জন্য এটা কিন্তু মোবাইলের জন্য না আমি আপনাদের আবারও বলছি তো ব্লু স্ট্যাক্স নামে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনার কম্পিউটার পিসি ল্যাপটপ যেতে হোক না কেন এটা অবশ্যই ইনস্টল দিবেন এটা ইনস্টল দেওয়ার পর কি হবে এটা ইনস্টল দিলে আপনার কম্পিউটারে প্লে স্টোর নামে প্লে স্টোর চলে আসবে আপনি যে কোনো যে কোনো মোবাইল অ্যাপস ইনস্টল করতে পারবেন তো একটা কম্পিউটার যদি মোবাইল অ্যাপস ইনস্টল করতে পারে তাহলে তো আপনার মোবাইলে এবং কম্পিউটারে সেম কাজ হচ্ছে তাই না এক্সট্রা তো কিছু না আপনি মোবাইলের জন্য যে অ্যাপ্লিকেশন ইউজ করছেন আপনি আপনার কম্পিউটারের জন্য সেই অ্যাপসগুলো ইনস্টল করবেন শুধুমাত্র ব্লু ব্লু স্ট্যাক এটা একটু আলাদা থাকবে শুধু কম্পিউটারের জন্য আর সেই ঠিক কম্পিউটারেও আপনার লোকেশনটি অফ করতে হবে আর আপনি যে কোনো একটি ভিপি নিলেই হবে এরপর যদি কোনো রকম সমস্যা থাকে স্ক্রিনশট দিবেন পেজে আপনারা অবশ্য সাপোর্ট পাবেন এবং সেক্ষেত্রে সুবিধা হবে কি যে আপনি কম্পিউটারে একবারে অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে পারবেন মানে একই অ্যাপস আপনি পাঁচ ছয়টা ইনস্টল করতে পারবেন আমরা যেমন ফোনে যদি ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে একটাই করতে পারি বা ক্লোন করলে দুইটা কিন্তু আপনি আপনার কম্পিউটারে তার থেকে বেশি করতে পারবেন তো ভিউয়ার্স এবার আসি সাবস্ক্রাইব কীভাবে নিব যে আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা ভিউজ কিভাবে নিতে পারি ওয়াচ টাইম কিভাবে নিতে পারি এবার আসি সাবস্ক্রাইব কিভাবে নেব আপনাকে সাবস্ক্রাইব নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি এইভাবে ভিউস ভিউস নেন ভিউসে কোনো সাবস্ক্রাইব আসবে না আপনি যদি এভাবে ওয়াচ টাইম নেন দেখা যাচ্ছে আপনি সারাদিনে যদি একশো ঘন্টা ওয়াচ টাইম নেন সেক্ষেত্রে ইউটিউব কি করবে ইউটিউব তো বুঝতে পারবে না যে আপনি একটি ডিভাইসে করতেছেন যেহেতু আপনি ভিপিএন ব্যবহার করতেছেন তো ইউটিউব যখন দেখবে যে আপনার একটি ভিডিওতে একদিনে একশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তো সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটি র্যাঙ্কে দিয়ে দেবে এবং সে নিজে থেকে আপনাকে ওয়াচ টাইম বাড়িয়ে দেবে আর যখন একটা ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে তখন সাবস্ক্রাইব কিন্তু এমনিতে বেড়ে যাবে আমি আপনাদের যে সেটিং সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ফোনে করতে পারবেন এবং আসি কম্পিউটারের বিষয়টা বা যারা ফোনে আছে তারা ডেস্কটপ সাইড করতে পারে না তো আপনার কম্পিউটারের জন্য সব কিছু সেম থাকবে কোনো আলাদা কিছু নেই শুধু একটি কাজ করতে হবে তারা যারা মনে করেন যে ফোনে করবেন প্লাস কম্পিউটারে করবেন তো তারা শুধু একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখে সার্চ করবেন ব্লু স্ট্যাক এটা কিন্তু কম্পিউটারের জন্য এটা কিন্তু মোবাইলের জন্য না আমি আপনাদের আবারও বলছি তো ব্লু স্ট্যাক্স নামে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনার কম্পিউটার পিসি ল্যাপটপ যেতে হোক না কেন এটা অবশ্যই ইনস্টল দিবেন এটা ইনস্টল দেওয়ার পর কি হবে এটা ইনস্টল দিলে আপনার কম্পিউটারে প্লে স্টোর নামে প্লে স্টোর চলে আসবে আপনি যে কোনো যে কোনো মোবাইল অ্যাপস ইনস্টল করতে পারবেন তো একটা কম্পিউটার যদি মোবাইল অ্যাপস ইনস্টল করতে পারে তাহলে তো আপনার মোবাইলে এবং কম্পিউটারে সেম কাজ হচ্ছে তাই না এক্সট্রা তো কিছু না আপনি মোবাইলের জন্য যে অ্যাপ্লিকেশন ইউজ করছেন আপনি আপনার কম্পিউটারের জন্য সেই অ্যাপসগুলো ইনস্টল করবেন শুধুমাত্র ব্লু ব্লু স্ট্যাক এটা একটু আলাদা থাকবে শুধু কম্পিউটারের জন্য আর সেই ঠিক কম্পিউটারেও আপনার লোকেশনটি অফ করতে হবে আর আপনি যে কোনো একটি ভিপিন নিলেই হবে এরপর যদি কোনো রকম সমস্যা থাকে স্ক্রিনশট দিবেন পেজে আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন এবং সেক্ষেত্রে সুবিধা হবে কি যে আপনি কম্পিউটারে একবারে অনেকগুলো অ্যাপস ইনস্টল করতে পারবেন মানে একই অ্যাপস আপনি পাঁচ ছয়টা ইনস্টল করতে পারবেন আমরা যেমন ফোনে যদি ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে একটাই করতে পারি বা ক্লোন করলে দুইটা কিন্তু আপনি আপনার কম্পিউটারে তার থেকে বেশি করতে পারবেন তো এবার আসি আমরা ইনকামটা কিভাবে করব আমরা অনলাইন ইনকামটা কিভাবে করব তাই না যে আমরা ভিউজ ওয়াচ টাইম সেল করব কিভাবে আমরা ভিউজ ওয়াচ টাইম কিভাবে সেল করে টাকা ইনকাম করব তাই না তো এটার জন্য তেমন কিছু করতে হবে না আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুকে গ্রুপ চিনি তাই না আমরা কি করব আমরা ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে সার্চ করব ইউটিউব সাবস্ক্রাইবার অথবা ইউটিউব ভিউজ তো এভাবে সার্চ করলে অনেকগুলো গ্রুপ আসবে তো আপনারা প্রত্যেকটি গ্রুপে পোস্ট করবেন যে এক হাজার ভিউজ তিরিশ টাকা বা দশ ঘন্টা ওয়াচ টাইম পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে পোস্ট করবেন দেখবেন অসংখ্য কমেন্ট আসবে আপনার পোস্টে যে আমার এত ভিউজ লাগবে এত সাবস্ক্রাইব লাগবে এত টাকা দিব তো আপনারা সেভাবে করতে পারবেন আর এছাড়াও যারা মনে করেন যারা মনে করেন যে আমার এই দশটা জিমেলে সাবস্ক্রাইব নিব বা একটা ফোনে একশোটা জিমেলে সাবস্ক্রাইব নিব আসলে ওগুলো কিন্তু থাকবে না ওগুলো ড্রপ হবে তো ওগুলো করে আপনার কোনো লাভ নেই তো এই ছিল ভিডিও তো এবার আসি আমরা ইনকামটা কিভাবে করব। আমরা অনলাইন ইনকামটা কিভাবে করব তাই না যে আমরা ভিউজ ওয়াচ টাইম সেল করব কিভাবে আমরা ভিউজ ওয়াচ টাইম কীভাবে সেল করে টাকা ইনকাম করব তাই না তো এটার জন্য তেমন কিছু করতে হবে না আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুকে গ্রুপ চিনি তাই না আমরা কি করব আমরা ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে সার্চ করব ইউটিউব সাবস্ক্রাইবার অথবা ইউটিউব ভিউজ তো এভাবে সার্চ করলে অনেকগুলো গ্রুপ আসবে তো আপনারা প্রত্যেকটি গ্রুপে পোস্ট করবেন যে এক হাজার ভিউজ তিরিশ টাকা বা দশ ঘন্টা ওয়াচ টাইম পঞ্চাশ থেকে একশো টাকা এইভাবে পোস্ট করবেন দেখবেন অসংখ্য কমেন্ট আসবে আপনার পোস্টে যে আমার এত ভিউস লাগবে এত সাবস্ক্রাইব লাগবে এত টাকা দিব তো আপনারা সেভাবে করতে পারবেন আর এছাড়াও যারা মনে করেন যারা মনে করেন যে আমার এই দশটা জিমেল নিয়ে সাবস্ক্রাইব নিব বা একটা ফোনে একশোটা জিমেল নিয়ে সাবস্ক্রাইব নিব আসলে ওগুলো কিন্তু থাকবে না ওগুলো ড্রপ হবে তো ওগুলো করে আপনার কোনো লাভ নেই তো এই ছিল ভিডিও হ্যাঁ, তো সেই কাজগুলো আপনারা ভুলেও করবেন না সেটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এসব কাজগুলো করলে আপনার কিন্তু ওয়াচ টাইম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা যখন ভিউজটা নেবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তখন কোনোভাবে যেন আপনার ডিভাইসে লোকেশন যেন অন না থাকে অবশ্যই যখনই কাজ করবেন তখনই আপনার ডিভাইসে সেটা ফোন হোক বা কম্পিউটার ল্যাপটপ হোক অবশ্যই লোকেশন অফ রাখতে হবে এবং ভিপিএনটি অন করে রাখতে হবে এবং শুধু ভিপিএন অন করলে হবে না ভিপিএন অন করার সাথে সাথে আপনি হুয়া ডট নেট লিখে আপনি আপনার আইপি অ্যাড্রেসটা ঠিক করে নেবেন যে আপনার লোকেশনটা ইউএসএ আছে কি না তো যদি এটা ঠিক থাকে তাহলে সব কিছু ওকে কোনো সমস্যা নেই আর যদি এটা ঠিক না করে কাজ করেন তাহলে আপনার ইউটিউবে ক্ষতি হতে পারে তো এবার আসি আমরা ইনকামটা কিভাবে করব আমরা অনলাইন ইনকামটা কিভাবে করব তাই না যে আমরা ভিউজ ওয়াচ টাইম সেল করব কিভাবে আমরা ভিউজ ওয়াচ টাইম কিভাবে সেল করে টাকা ইনকাম করব তাই না তো এটার জন্য তেমন কিছু করতে হবে না আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুকে গ্রুপ চিনি তাই না আমরা কি করব আমরা ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে সার্চ করব ইউটিউব সাবস্ক্রাইবার অথবা ইউটিউব ভিউজ তো এভাবে সার্চ করলে অনেকগুলো গ্রুপ আসবে তো আপনারা প্রত্যেকটি গ্রুপে পোস্ট করবেন যে এক হাজার ভিউজ তিরিশ টাকা বা দশ ঘন্টা ওয়াচ টাইম পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে পোস্ট করবেন দেখবেন অসংখ্য কমেন্ট আসবে আপনার পোস্টে যে আমার এত ভিউজ লাগবে এত সাবস্ক্রাইব লাগবে এত টাকা দিব তো আপনারা সেভাবে করতে পারবেন আর এছাড়াও যারা মনে করেন যারা মনে করেন যে আমার এই দশটা নিয়ে সাবস্ক্রাইব নিব বা একটা ফোনে একশোটা নিয়ে সাবস্ক্রাইব নিব আসলে ওগুলো কিন্তু থাকবে না ওগুলো ড্রপ হবে তো ওগুলো করে আপনার কোনো লাভ নেই তো এই ছিল ভিডিও